কোটি কোটি ক্ষুধার্ত জনসাধারণ অন্যই যাদের কাছে ঈশ্বর তাদের ভগবানের বাণী শোনানো অরণ্যের রোদনের সামিল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টার মধ্যেই গৌরব নিহিত লক্ষ্যে পৌঁছানোতে নয় যদি ভুল করার স্বাধীনতা না থাকে তবে সে স্বাধীনতা অর্থহীন অভিজ্ঞতা দ্বারা আমি নিশ্চিত হয়েছি যে স্থায়ী মঙ্গল কখনোই অসত্য ও উৎপীড়নের ফলে হতে পারে না